হ্যালো ফ্রেন্ডস আমি লাবণী আক্তার আজ আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা প্রত্যেকটি পুরুষ ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা বিবাহিত কিংবা অবিবাহিত আছেন তারা প্রত্যেকেই চান যে আপনাদের যৌন শক্তি যেন প্রচুর পরিমাণে থাকে এবং স্ত্রীর সাথে অনেকক্ষণ ধরে সহবাস করতে পারেন এবং এর সাথে আপনারা চান যে আপনাদের লিঙ্গের শক্তি যেন প্রচুর পরিমাণে থাকে এবং লিঙ্গ নিস্তেজ হয়ে না যায় তো মোটামুটি দেখা যায় যে লিঙ্গ নিস্তেজ হয়ে যায় এই সমস্যাটি মূলত অতিরিক্ত হস্তমৈথুনের ফলে হয়ে থাকে তো আপনারা যেই টিপসি ব্যবহার করেন না কেন যদি আপনারা অতিরিক্ত হস্তমৈথুন ছেড়ে দিতে না পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো টিপসই কাজ করবে না তো আজ আমি আপনাদেরকে যে টিপসটা দেব সেটি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টিযুক্ত একটি টিপস এটা যদি আপনারা নিয়মিত রাতে খাবারের পর খান তো আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের যৌন শক্তি চিরজীবন থাকবে যতদিন পর্যন্ত আপনারা এই টিপসটি ব্যবহার করবেন আর ফলাফলটা প্রথম রাতেই আপনারা পেয়ে যাবেন তো দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার লাবণী আক্তার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যাতে সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন তো দর্শক আমাদের আজকের টিপসে মোট চারটি জিনিস লাগবে প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে কালো জিরা আপনারা সকলেই জানেন এই কালো জিরাকে বলা হয় সকল রোগের মহা ঔষধ আর আপনাদের লাগবে হচ্ছে পান পাতা আপনারা যে কোনো দোকান থেকে এই পান পাতা সংগ্রহ করে নিতে পারেন আপনাদের লাগবে হচ্ছে কালো জিরার তেল আর আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটি হচ্ছে মধু এই মধু এখানে লাগবে তো আপনাদেরকে লাগবে হচ্ছে পুরাতন মধু এটি কিন্তু আপনাদেরকে আজকে লাগবে ভালো ফলাফল পাওয়ার জন্য আপনারা অবশ্যই পুরাতন মধু ব্যবহার করবেন এবং খাঁটি পুরাতন মধু তো দর্শক আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই টিপসটি বানাতে আমাদের এই চারটি জিনিস লাগবে আপনারা প্রথমেই করবেন কি একটি পান পাতা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নেবেন তো আমরা সকলেই একটা কাজ করে থাকি যে রাতে খাওয়া দাওয়ার পর আমরা অনেকেই পান সুপারি খেয়ে থাকি তো আমাদের এই পান পাতা লাগবে এই পান পাতার মধ্যে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এই পান পাতার মধ্যে আধা চামচ পরিমাণ কালো জিরার তেল নিয়ে নেবেন এই কালো জিরার তেল আপনারা আধা চামচ পরিমাণ নিয়ে নেবেন আমি আপনাদেরকে যে পদ্ধতিতে দেখাচ্ছি আপনারা সেম এই পদ্ধতিতেই ব্যবহার করবেন পান পাতার সাথে এটা ভালোভাবে মিক্সড করে নিয়ে নেবেন হ্যাঁ যেন এই পুরো পান পাতাটায় এই কালো জিরার তেলটা ভালোভাবে মিক্সড হয়ে যায় আপনারা এটা ভালোভাবে মনে রাখবেন যেন পান পাতা আর কালো জিরার তেলটা ভালোভাবে মিক্সড হয়ে যায় মিক্সড করে নেওয়ার পর আপনাদেরকে পরবর্তীতে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা এই পান পাতার মধ্যে আধা চামচ পরিমাণ পুরাতন মধু নিয়ে নেবেন এটা কিন্তু একদম খাঁটি এবং পুরাতন মধু তো আপনারা এই মধুটা ভালোভাবে মিক্সড করে নিয়ে নেবেন এই কালো জিরা এবং পান পাতার সাথে আপনারা এই মধু এবং কালো জিরার তেল ভালোভাবে মিক্সড করে নেবেন এই পান পাতার সাথে ঠিক এইভাবে মিক্সড করে নেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আধা চামচ কিংবা এক চামচ পরিমাণ কালো জিরা এখানে লাগবে আপনারা যে যতটুকু খেতে পারেন ঠিক ততটুকুই আপনারা এখানে ইউজ করবেন তো এই তিনটি জিনিস আপনারা পান পাতার সাথে মিক্সড করে করবেন কি রাতে খাওয়া দাওয়ার পর ঘুমানোর আগে আপনারা এই পান পাতার সাথে এই তিনটি জিনিস মিক্সড করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত রস বের না হয় ততক্ষণ পর্যন্ত চিবোতে থাকবেন আপনাদেরকে কিন্তু অবশ্যই এই পান পাতার রসটুকু খেতে হবে বাকি যে জিনিসগুলো থাকবে যেমন পান পাতা কালো জিরা এগুলো আপনাদেরকে খাওয়া যাবে না এগুলো ফেলে দিতে হবে তো অবশ্যই আপনারা চিবিয়ে চিবিয়ে শুধু রসটুকু খেয়ে নেবেন তো দর্শক আপনারা যদি এই টিপসটি এইভাবে নিয়মিত খান আমি আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বয়স যদি ষাট বছর হয়ে থাকে তবুও আপনারা ২০ বছরের যুবকের মতো আপনাদের স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন আপনার লিঙ্গ দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে এবং স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ ধরে সহবাস করতে পারবেন আমি আপনাদেরকে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তো দর্শক এই ছিল আমার আজকের টিপস আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে লাবণী একটার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ